মর্যাদার দেবী দুর্গা ইনি যদি ভগবান হবে তা আমি যে আল্লাহ উপাসনা করি এই আল্লাহ আর কি বা উনাকে বুঝাচ্ছেন দেবী দুর্গা আমাদের হিন্দুদের আল্লাহ আর আপনার যে আল্লাহ উপাসনা করেন নামাজ পড়েন এটা মুসলিমদের আল্লাহ আমি তো বলছি দাদা আমি তো দুটো কোম্পানিতে বিশ্বাস করি না আমি একটা কোম্পানিতে বিশ্বাস করি কারণ আল্লাহ তো এক আমি এটা বিশ্বাস করি এটা যে দুটো হয়ে যাচ্ছে নমস্কার প্রিয় দর্শক বৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় সকলেই ভালোই আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ব্রাদার রুহুল নামক একজন ভণ্ড কপট প্রতারক মিথ্যাচারী ও ধর্ম বিষয়ে অনভিজ্ঞ অতি অল্পজ্ঞ ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে দেবী দুর্গা সম্পর্কে না জেনে যে ভুল বক্তব্য বা মন্তব্য করে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওটি যারা প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন তো আজকের এই পর্বে থাকছে শ্বেতার শ্বেতার উপনিষদ থেকে রেফারেন্স দিয়ে বলা বিকৃত ও ভুল বক্তব্যের জবাব প্রথম পর্বের মতো এই ভিডিওটিও খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর আপনি যদি হন চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করতে তবে ভিডিওটি হবে চিত্তাকর্ষক অবশ্যই ভিডিওটির ডান দিকে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি তা পেয়ে যাবেন তাহলে দেরি কেন শুরু করা যাক আজকের ভিডিওটি লেটস গো অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ ব্রাদার রুহুল নামক এই ভণ্ড কপট প্রতারক মিথ্যাচারী ও ধর্ম বিষয়ে অনভিজ্ঞ অতি অল্পজ্ঞ ব্যক্তিটি তার ইউটিউব চ্যানেলে দেবী দুর্গা সম্পর্কে ভালোভাবে না জেনে ভুল মন্তব্য করে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন হিন্দুদেরকে আর সেটি হচ্ছে দেবী দুর্গা নাকি ভগবান বা ভগবতী নয় এবং তিনি এমনকি এও বলেন যে ভগবত গীতার কোথাও নাকি দেবী দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দটিরও উল্লেখ নেই আর যদি কেউ তা দেখাতে পারে তাহলে তিনি দশ লক্ষ টাকা দিবেন প্রিয় দর্শক প্রথম পর্বের ভিডিওতে এর জবাব দেওয়া হয়েছে সেখানে দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ গ্রহণও করা হয়েছে আজকের এই দ্বিতীয় পর্বে থাকছে শ্বেতশ্বেতর উপনিষদ থেকে রেফারেন্স দিয়ে বলা বিকৃত ও ভুল বক্তব্যের জবাব তো প্রথমেই আসি উপনিষদের বিষয়ে প্রিয় বৃন্দ আপনারা জানেন উপনিষদ বা বেদান্তকে রহস্যবিদ্যাও বলা হয় আর তাই এই রহস্যবিদ্যার জ্ঞান অর্জনও উঠতে হয় গুরুর নিকটে বসে নইলে সে রহস্যবিদ্যা রহস্যাবৃত্তই থেকে যায় উপনিষদ শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় উপযোগ নি যোগ সব যোগ কি সমান উপনিষদ উপ অর্থাৎ গুরুর নিকটে আর সৎ অর্থাৎ বসে এই রহস্যবিদ্যা অর্জন করতে হয় তাই তো এটি উপনিষদ কিন্তু অপ্রশান্ত ও অসংযত চিত্ত বা অশিষ্য ব্যক্তিকে এই উপনিষদের জ্ঞান তা নিষেধাজ্ঞা আছে খোদ উপনিষদেই বিস্তারিত জানতে মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত বেদের মর্মার্থ কারা বুঝতে সক্ষম পর্ব এক এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্কও দেওয়া হলো তারপরেও অনধিকার চর্চাকারী ব্রাদার রুহুল নামের এই ভণ্ড ও কপট উপনিষদ মতো না করেই অনধিকার চর্চা করে একটি মজার ও হাস্যকর কথা উক্ত শ্বেতার উপনিষদের রেফারেন্স দিয়ে বলেছেন আর সেটি হচ্ছে নাম্বার এক শ্বেতার উপনিষদের ছয় নং অধ্যায়ের নয় নং মন্ত্রটি মন্ত্রটিতে যেহেতু বলা হয়েছে না তস্য কশ্চিৎ প্রতিবেশী লোকে না চৈষিতা নৈব তস্য লিঙ্গম যার অর্থ হলো তার কোনো পতি এবং প্রভু নেই তার কোনো লিঙ্গ নেই এই মন্ত্রটির আগে ও পরে ভালো মতো না পড়ে বা না জেনে মন্ত্রটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন যে যিনি ভগবান বা ঈশ্বর হবেন তার কোনো প্রতি থাকবে না কিন্তু দুর্গার প্রতি শিব মহাদেব নীলকণ্ঠ তাহলে দুর্গা কি করে ঈশ্বর হলেন শুনুন তার নিজ মুখে মন্ত্রের দ্বিতীয় অংশে রয়েছে নাচষ্টে কাশ্চিত পাতি রাস্তি লোক যিনি ঈশ্বর হবে তার কোনো স্বামী থাকবে না আমি দাদাকে জিজ্ঞাসা বলছি দেবী দুর্গার কি স্বামী ছিল কেন থাকবে না বলেছে ছিল তো নাম কি দেবের দেব মহাদেব শিব অনেকগুলো নাম নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর কান্না শিবের নাম আজ তারা মন্ত্র যে বলছে যিনি ঈশ্বর হলেন তার কোন স্বামী থাকবে না তিনি কখনো স্বামী গ্রহণ করবে না তার স্বামী থাকবে না তো আমরা দেখছি দেবী দুর্গার স্বামীর নাম শিব তো বলুন ধর্মগ্রন্থ ঠিক না আপনার বিশ্বাস ঠিক এখন দাদা বলেন কোনটা ঠিক কোনটা ভুল হয় আপনার বিশ্বাস ঠিক ধর্মগ্রন্থ ভুল অথবা ধর্মগ্রন্থ ঠিক আপনার বিশ্বাস ভুল দুটো একসঙ্গে ঠিক হতে পারে না যদি বলেন যে না না না ধর্মগ্রন্থ ঠিক তাই জানতে হবে দেবী দুর্গা ভগবান নয় আর জীবন না যদি দুর্গা ভগবান তাহলে বলবে ধর্মগুলোর শ্লোকটা ভুল আছে উনি তখন বলছে মৌলী সাহেব আসে এগুলো নিয়ে তর্ক করলে তর্ক হবে তো মৌলী সাহেব যাই হোক আপনি দশ টাকা দিয়ে যান প্রিয় দর্শক বিন্দু বক্তব্যটি শুনলেন তাহলে বুঝতেই পারছেন যে তিনি এখানে এই বক্তব্যের মধ্য দিয়ে বলতে চাইছেন দেবী দুর্গা ঈশ্বর নন সেই বিষয়েও ক্রমেই এই ইউটিউব চ্যানেলে উত্তর দেওয়া হবে আপনারা মনোযোগের সহিত দয়া করে ভিডিওটি দেখতে থাকুন নাম্বার দুই তিনি মন্ত্রটি উল্লেখ করে আরও বলেন যে ঈশ্বরের কোনো লিঙ্গ থাকবে না নৈবতাস্য লিঙ্গাম কিন্তু দুর্গা তো স্ত্রীলিঙ্গ তাহলে তিনি ঈশ্বর হলেন কি করে আর শিব লিঙ্গ তত্ত্বই বা আসে কি করে এটিও শুনুন তার নিজ মুখে শ্বেতা সূত্র ও উড়িষ্যার অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় এখানে ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ঈশ্বরের ডেফিনেশন দেবী বা বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ কোন লিঙ্গ স্ত্রীলিঙ্গ মাতৃরূপে মা এটা স্ত্রীলিঙ্গ আছে আচ্ছা দাদা ধর্ম বলতে বলছেন যিনি ঈশ্বর হবেন তার কোন লিঙ্গ থাকবে না অথচ দেবী দুর্গা তাকে আমরা নারী দেখি প্রিয় দর্শক বৃন্দ এবার এই অনধিকার চর্চাকারী ও উপনিষদ তথা বেদান্ত বিষয়ে অনভিজ্ঞ ও অল্পজ্ঞ ব্রাদার রুহুলকে উক্ত দুটি প্রশ্নেরই উপযুক্ত জবাব দিচ্ছি বলেছেন তো ব্রাদার রুহুল না অবশ্য কশ্চিত প্রতিদস্তি তার কোনো পতি নেই বলেছেন তো ব্রাদার রুহুল তার কোনো লিঙ্গ নেই নাই তস্য লিঙ্গম তো ঠিক আছে এবার উক্ত শ্বেতা শ্বেতের উপনিষদের ওই চার নং অধ্যায়ের তিন নং মন্ত্রটি খেয়াল করুন এখানে বলা হচ্ছে যে ত্বং স্ত্রী ত্বং কুমানসী ত্বং কুমার উত বা কুমারী শ্বেতার সেতুর উপনিষদ চার নম্বর অধ্যায় তিন নম্বর মন্ত্র অর্থাৎ হে প্রভু তুমি স্ত্রী তুমি পুরুষ আবার তুমি কুমার তুমি কুমারী তাহলে এখানে ব্রাদার রুহুলকে আমার প্রশ্ন যদি ঈশ্বরের লিঙ্গ না থাকে তাহলে ঈশ্বর উক্ত শ্বেতার শ্বেতর উপনিষদের চার নং অধ্যায়ের তিন নং মন্ত্রটিতে ঈশ্বর স্ত্রী পুরুষ এবং কুমার কুমারী হলেন কি করে তবে কি ঈশ্বরের লিঙ্গ আছে যদি তাই হয় তবে উক্ত নৈবতস্য লিঙ্গম এরই বা অর্থ কি উত্তর হচ্ছে হ্যাঁ ঈশ্বরের অবশ্যই লিঙ্গ আছে কিন্তু তা অনির্দিষ্ট এবং ক্ষণস্থায়ী কেন তার অনির্দিষ্ট ও অস্থায়ী লিঙ্গ তার নির্দিষ্ট ও চিরস্থায়ী কোনো লিঙ্গ নেই যেহেতু ঈশ্বর অসীম ও এই জগৎ বিনাশীল তাই এই জগতে ঈশ্বরের নির্দিষ্ট ও চিরস্থায়ী কোনো লিঙ্গ নেই এটি উক্ত দৈবতস্য লিঙ্গমের প্রকৃত অর্থ এবার এ বিষয়ে ব্রহ্মের যে লিঙ্গ আছে তার আরও রেফারেন্স দিচ্ছি দেখে নিন ব্রাদার রাহুল সহ কাঠমোল্লাদের দল তো প্রিদর্শক বৃন্দ আপনারা জানেন যে বেদান্ত বা উপনিষদ সমূহের সার গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র এবার লক্ষ্য করুন ব্রহ্মসূত্রের নাম্বার এক এই ব্রহ্মসূত্রেরই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডের তেইশ নং সূত্রটি এখানে বলা হচ্ছে আকাশ স্তর লিঙ্গাত অর্থাৎ আকাশই তার লিঙ্গ বা প্রতীক বা সূচক বা চিহ্ন সুতরাং এইখান থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে পরম ব্রহ্মের লিঙ্গ বা প্রতীক বা চিহ্ন বা সূচক আছে যা অনির্দিষ্ট ও ক্ষণস্থায়ী এবার চলুন দুই নম্বর রেফারেন্স দিচ্ছি নাম্বার দুই বৃহদারণ্য উপনিষদ আমরা যদি বৃহদারণ্য উপনিষদের পঞ্চম অধ্যায়ে প্রথম ব্রাহ্মণ ও প্রথম মন্ত্রটি দেখি সেখানে বলা হচ্ছে ও খং ব্রহ্মা অর্থাৎ আকাশই ব্রহ্ম তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই ঈশ্বরের লিঙ্গ বা প্রতীক বা চিহ্ন আছে আর সেই চিহ্ন হিসেবে বৃহদারণ্য উপনিষদের এই মন্ত্রে আকাশকে প্রতীক বলা হয়েছে এবার চলুন পুরাণে যাই পুরাণ কি বলে দেখিনি নাম্বার তিন এছাড়া শ্রীমদ ভাগবত পুরাণ অষ্টম স্কন্ধ পঞ্চম অধ্যায় ষোলো নং শ্লোকেও বলা হয়েছে তম অক্ষরং খং ব্রজামহে অর্থাৎ তুমি আকাশাত্মক অক্ষর অর্থাৎ আমরা বৃহদার্ণব উপনিষদে যে খং শব্দটি পেয়েছি ঠিক সেই খং শব্দটি পুরাণে উল্লেখ আছে শ্রীমদ ভাগবত পুরাণে এখানে এর দ্বারা আকাশকে পরব্রহ্মের লিঙ্গ বা সূচক বলে বর্ণনা করা হচ্ছে ঠিক একই রকমভাবে আমরা যদি এই একই পুরাণের অর্থাৎ শ্রীমদ ভাগবত পুরাণের দুই নং স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের আঠাশ নং শ্লোক দেখি সেখানেও একই কথা বলা হচ্ছে বলা হচ্ছে খং বৃহদাত্মলিঙ্গম অর্থাৎ এখানে আকাশকে পরমাত্ম মূর্তি সূচক বলা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে পরমাত্মার অবশ্যই বা পরম ব্রহ্মের বা ঈশ্বরের লিঙ্গ রয়েছে এবার আপনাদের দেখাবো আকাশকে কেন পরব্রহ্মের সূচক বা লিঙ্গ বা চিহ্ন বলা হয়েছে তার কারণই বা কি নাম্বার পাঁচ ছান্দক্য উপনিষদের প্রথম অধ্যায় নবম খণ্ড প্রথম মন্ত্রে বলা হয়েছে ইমানি ভূতানি আকাশাদেব ও সমৎপর্যন্ত জায়ান আকাশাহা পরায়ণম অর্থাৎ এখানে বলা হয়েছে পৃথিবী প্রতিষ্ঠিত আকাশে কারণ সমস্ত ভূতবর্গ আকাশ থেকে উৎপন্ন হয় আকাশই উদ্গীত এবং শ্রেষ্ঠতম এই মন্ত্রে আকাশ থেকে পৃথিবী আদি উৎপন্ন বলে আকাশকে শ্রেষ্ঠ বলা হয়েছে আবার যেহেতু পরব্রহ্ম থেকেও সকল কিছুর উদ্ভব তাই আকাশকে পরব্রহ্মের লিঙ্গ বা চিহ্ন বা প্রতীক বলা হয়েছে নাম্বার ছয় আকাশ থেকে যে সকল কিছুর উদ্ভব তা ভবিষ্য পুরাণের ব্রাহ্ম পর্বে দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নং শ্লোকেও পরিষ্কার করে বলা হয়েছে বলা হয়েছে আকাশম আদিতাহা কৃত্বা উত্তর উত্তরমেবহি এবং দৌচ তথা ত্রিণী চত্বরশ্চ অপি পঞ্চ অর্থাৎ সৃষ্টির আদিতে ভূত অর্থাৎ পদার্থ সকলের মধ্যে আকাশ প্রথমে সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে উত্তর উত্তর পাঁচ প্রকার ভূত অর্থাৎ পদার্থ সৃষ্টি হয়েছে তাহলে প্রিয় দর্শক বৃন্দ বুঝতেই পারছেন যে উত্তর শ্বেতাশ্বেতর উপনিষদের তুমি স্ত্রী তুমি পুরুষ ব্রহ্মসূত্রের আকাশ স্তন লিঙ্গাত বৃহদারণ্যক উপনিষদের ওং খং ব্রহ্ম শ্রীমদ ভাগবত পুরাণের তমক্ষারং খং রজামহে খং বৃহদাত্মলিঙ্গম ছান্দোপনিষদ সহ ভবিষ্য পুরাণ প্রভৃতি শ্রুতি ও পুরাণাদি বচনের দ্বারা এটাই প্রমাণিত হয় যে পরব্রহ্মের অবশ্যই এই জগতে অনির্দিষ্ট ও অস্থায়ী লিঙ্গ অর্থাৎ চিহ্ন বা প্রতীক আছে যেহেতু ছান্দোগ্য উপনিষদের তিন নং অধ্যায়ের চোদ্দ নং খণ্ডে প্রথম মন্ত্রে বলা হয়েছে যে সর্বং খলু ইদং ব্রহ্ম অর্থাৎ এই ব্রহ্ম সব কিছুই তাই কোনো বস্তু তা হোক শিবলিঙ্গ বা শালগ্রাম শিলা বা অর্চামূর্তি যাই হোক না কেন তা পরব্রহ্মের লিঙ্গ বা চিহ্ন বা প্রতীক হওয়া অসম্ভব কিছু নয় তো প্রিয় দর্শক বৃন্দ এই কারণে উপনিষদে আকাশকে পরব্রহ্মের লিঙ্গ হিসেবে দেখানো হয়েছে এছাড়া আরো অনেক বস্তু বা বিষয়কে বেদের সংহিতা ব্রাহ্মণ ভাগে প্রতীক বা চিহ্ন বা লিঙ্গ হিসেবে দেখানো হয়েছে এ নিয়েও বিস্তারিত ভিডিও বানাতে পারি যদি আপনারা তা চান অবশ্য আপনারা তা কমেন্টে জানাতে পারেন তার প্রিয় দর্শকবৃন্দ চিন্তা করুন অথচ ব্রাতা রুহুল তার গোমাংস ভক্ষণ মস্তিষ্ক নিয়ে বুঝতেই পারেনি যে নৈব তস্য লিঙ্গ মানে হচ্ছে তার কোনো নির্দিষ্ট ও চিরস্থায়ী লিঙ্গ বা প্রতীক এই জগতে নেই কিন্তু চিন্ময় জগতে তিনি চিরস্থায়ী লিঙ্গ বিশিষ্ট কারণ চিন্ময় জগৎ তার চির শাশ্বত জগৎ এ সকল উদ্ধৃতি উল্লেখের পরও আর কেউ কি বলবেন যে ঈশ্বরের কোনো লিঙ্গ নেই আর শিব লিঙ্গই বা আসে কি করে হবে তার হবে কোনো লিঙ্গ থাকবে না তার কোনো লিঙ্গ থাকবে না শিবলিঙ্গ আসে কিভাবে আশা করি এই মীমাংসার না সুতরাং ব্রাদার রুহুলের নিকট এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দেওয়া হলো এবার ব্রাদার রুহুলকে তার ওয়াদা অনুসারে দশ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য zero one double eight nine three seven eight two six eight এই নাম্বারে যোগাযোগ করার এবং এই সংক্রান্ত যে ভিডিওটি উনি আপলোড করেছেন সেটিও ডিলিট করার জন্য তাগিদ রইল সেই সাথে অনলাইনে এসে তাকে ক্ষমা চাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ করা হলো যাতে ভবিষ্যতে এই বিষয়ে কোনো ভুল বক্তব্য উনি অনলাইনে না দেন বা অনলাইনে আপলোড না করেন পরিশেষে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন নিজের প্রতি ওং শান্তিহি ওং হি ওম হি নমস্কার